আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা আমার বিগত ভিডিওগুলো দেখছেন তারা জানেন আমি তিন হাজার টাকা দিয়ে হোয়াইট খিস্টেড একজোড়া প্রিন্স পাখি কিনছিলাম তো আনার বিশ পঁচিশ দিন পরে এরা পাঁচটা ডিম পারে পাড়ার পরে পাঁচটা বাচ্চায় যথারীতি ফুটায় এবং বাচ্চাগুলো খাওয়ানোর পরে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে তো আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম আসলে আমি খুবই হ্যাপি এত কম সময়ের মধ্যে এভাবে আউটপুট পাবো চিন্তা করি নাই তো যারা ফ্রেন্ডস পালবেন বা পালেন আশা করি আমার মতো আপনারা সফল হবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম